মার্কেট যখন আপ হলো তখনও কিন্তু লোনা ক্লাসিক ডাউনের দিকে গেল কেন গেল কি হতে পারে আমার মনে হচ্ছে লুনা ক্লাসিক সামনে খুব ভালো একটা পাম্প দিতে পারে কেন দিতে পারে যুক্তিসহ আলোচনা করেছি সমস্ত ভিডিওতে আশা করছি আপনারা ভিডিওতে সাথে থাকবেন শেষ পর্যন্ত হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা লুনা ক্লাসিকের আপডেটের উপরে এবং কেন লুনা ক্লাসিকের পাম্প ডাম্প প্রায় বন্ধ আছে বললে চলে এবং আপনারা দেখেছিলেন কিছুদিন আগে যখন মার্কেট আপ হয়েছিল এখনও মোটামুটি ভালোই আপ আছে তখন কিন্তু লোনা ক্লাসিক ডাউনের দিকে গিয়েছে এবং বর্তমানে যে পর্যন্ত ডাউনে গিয়েছিল সেখানে কিন্তু ফ্রিজ হয়ে আছে এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আপনাদেরকে যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কাছ থেকে অবশ্যই মতামত আশা করব আশা করব আপনারা আপনাদের মতামত যুক্তিসঙ্গত মতামত কমেন্টের আকারে আমাদের কমেন্ট বক্সে লিখবেন আর সেই সাথে সাথে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লোনা ক্লাসিকের ফ্যানদের কাছে আরও একটা অনুরোধ থাকবে আপনারা প্লিজ ভিডিওতে একটা করে লাইক করে দিবেন কারণ লুনা ক্লাসিকের আপডেট প্রতিনিয়তই এবং লুনা ক্লাসিক সম্পর্কে রিসার্চেবল ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো তাই আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা একটা লাইক করে দেন তাহলে আমি ইন্সপায়ার হব এবং এই ভিডিও তৈরি করতে আরও বেশি বেশি আগ্রহ পাবো কয়েন মার্কেট ক্যাপে লুনা ক্লাসিকের চার্ট ওপেন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন লোনা ক্লাসিক গত চব্বিশ ঘন্টায় three point one five percent up হয়েছে প্রাইস এখানে three point one five percent খুব বেশি না যা প্রাইস ছিল এটাকে আমরা বলতে পারি একরকম ফ্রিজ অবস্থায় আছে প্রাইস খুব বেশি আপ নয় খুব বেশি ডাম্প নয় তার কারণ হচ্ছে এখানে ট্রেডিং ভলিউম যদি আমরা দেখি ট্রেডিং ভলিউম ভলিউম কিন্তু মারাত্মক আকারে ডাউন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লোনা ক্লাসিক গত চব্বিশ ঘন্টায় forty six point thirty four percent trading volume down হয়েছে যে কোনো ক্রিপ্টোকারেন্সির প্রাইস আপ ডাউন হওয়ার পিছনে কিন্তু এই ট্রেডিং ভলিউমটা একটা main fact trading volume down হলেও মার্কেট ক্যাপ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন গত চব্বিশ ঘন্টায় two point nine six percent up হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় fully related market cap two point nine six percent up হয়েছে এটাও কিন্তু আমাদের জন্য একটা ভালো সংবাদ এখন কথা হচ্ছে তাহলে এত ভালো সংবাদ যদি থেকে থাকে তাহলে মার্কেট যখন আফ হলো টোটাল মার্কেট যখন আফ হলো বললেই চলে কারণ বিটকয়েন যখন আফ হওয়া শুরু করে তখন ক্রিপ্টো মার্কেট আফ হওয়া শুরু করে অন্যান্য অল্টার কয়েন যেগুলো আছে সেগুলো মোটামুটি দাম বাড়তে থাকে তখন কেন লুনা ক্লাসিক নিচের দিকে আসলো তাহলে কি লুনা ক্লাসিক ধ্বংস হয়ে যেতে চলেছে তাহলে কি লুনা ক্লাসিক আর কোনো প্রফিট দেওয়ার আশা নেই লুনা ক্লাসিক কি আবার রিকভার করবে এই ধরনের অনেক প্রশ্ন আমাদের মনে ঘোরাফেরা করছে যারা আমরা লুনা ফ্যান আছি বিশেষ করে লুনাতে যাদের ইনভেস্ট আছে এবং বড় ইনভেস্ট রয়েছে আপনারা চিন্তা করছেন হয়তো তাদের জন্য আমি আজকে এই আলোচনাটা মেইনলি রেখেছি আমাদের যদি লুনা ক্লাসিক সম্পর্কে বুঝতে হয় লুনা ক্লাসিক কি রিকভার করবে নাকি লুনা ক্লাসিক পাম্প করবে এইসব প্রশ্নের উত্তর যদি আমাদের স্যাটিসফ্যাকশন ফ্যাকশনের সাথে পেতে হয় তাহলে কিন্তু আমাদের একটু পেছনের দিকে দেখতে হবে এবং পেছনের লুনাকে বর্তমান লুনার সাথে একটু তুলনা করতে হবে গত আঠারোই জুন ক্রিপ্টো মার্কেট যখন সবচেয়ে বেশি ডাউন হয়েছিল আপনারা যদি মার্কেট সবসময় খেয়াল রেখে থাকেন তাহলে হয়তো জানবেন এই বছরই আঠারো জুনে কিন্তু ক্রিপ্টো মার্কেট সবচেয়ে বেশি ডাউন হয় বিটিসি সবচেয়ে বেশি ডাউনে যায় ঠিক সেই সময় কিন্তু লুনা ক্লাসিক তাদের ইনভেস্টরদের সিক্সটি এইট পার্সেন্ট পর্যন্ত লাভ দিয়েছিল এটা যদি আপনারা না দেখে থাকেন এটা নিয়ে একটু রিসার্চ করুন অনলাইনে একটু ঘাটাঘাটি করুন দেখবেন আমার কথার সত্যতা পেয়ে গিয়েছেন লুনা ক্লাসিক তখন কিন্তু প্রায় সিক্সটি এইট পার্সেন্ট পর্যন্ত লাভ তাদের ইনভেস্টরদের দিয়েছিল আবার দেখেন অন্যদিকে লুনার যে বর্তমান ভার্সন অর্থাৎ লুনা হার্ড ফ্রক হওয়ার পরে যে নতুন ভার্সন এসছে যেটাকে এখন লুনা বলা হচ্ছে এবং আগের যে লুনা সেটাকে লুনা ক্লাসিক বলা হচ্ছে এই লুনার সাথে যদি লুনা ক্লাসিকের একটু তুলনা করি বিটকয়েন যখন এগারো পার্সেন্ট আপ হলো এবং ইথারিয়াম প্রায় সাঁত্রিশ পার্সেন্ট পর্যন্ত আপ হলো তখন কিন্তু এই নতুন লুনা যেটা নিয়ে লুনা টিম বেশি বেশি কাজ করছে বলে তারা প্রচার করছে সেই লুনা কিন্তু প্রায় আঠারো পার্সেন্ট পর্যন্ত ডাউন হয়ে যায় আপনারা যদি লোনার ইনভেস্টর হন তাহলে তো অবশ্যই জানবেন আর না হলে আপনারা যদি ক্রিপ্টো মার্কেট ঘাটাঘাটি করে থাকেন কারণ লোনা লোনা ক্লাসিক একটা টপ অফ দ্য ক্রিপ্টো আলোচনার মতো হয়ে গিয়েছে তাহলে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে লোনা ক্লাস কী পরিমাণে তখন গিয়েছিল আমার মতে কিন্তু আমি ঘাটাঘাটি করে করে যা বুঝতে পারতেছি যে লোনা ক্লাসিক কিন্তু আপ হবে আমি আপনাদের গত ভিডিওতে গত যে আপডেট ভিডিও দিয়েছিলাম সেখানেও বলেছিলাম যে লোনা ক্লাসিক কিন্তু আপ হবে হ্যাঁ রিকভার করে হয়তো আগের জায়গায় যাওয়া এখনই সম্ভব নয় বা সেটা সুদূর প্রসারী ব্যাপার যদিও হয় আমি আশা রাখি না যে ওটা হবে যে আগের যখন একশো উনিশ ডলারে লোনা ক্লাসিক ছিল সেই জায়গায় আবার লোনা ক্লাসিক পৌঁছে যাবে তবে যদিও হয় সেটা সুদূর প্রসারী ব্যাপার কিন্তু লুনা ক্লাসিক কিন্তু পাম্প করা সম্ভব তার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলছি লুনা ক্লাসিকের বর্তমান যে কমিউনিটি এই কমিউনিটি কিন্তু লোনা ক্লাসিক যখন ওয়ান হান্ড্রেড নাইনটিন ডলারে ছিল সেই কমিউনিটির মতো স্ট্রং অর্থাৎ আপনারা যদি টুইটার হ্যান্ডেল দেখেন তাদের সোশ্যাল অন্যান্য অ্যাকাউন্ট দেখেন সেখানেও কিন্তু তাদের ফলোয়ার কিন্তু কমে যায়নি এবং অনেকে টুইট করছে অনেকে বিভিন্ন মেসেজ করছে অনেকে বিভিন্ন নিউজ শেয়ার করছে এগুলো তারা কিন্তু অযথা করছে না এই কাজগুলাই ঠিক যখন একশো উনিশে ছিল লোনা লোনা ক্লাসিক যেটা এখন আমরা বলছি তখন কিন্তু এই কাজগুলাই হচ্ছিল তাহলে কমিউনিটি কিন্তু এখনও ভালোই স্ট্রং স্ট্রং আছে বার্নিংয়ের খবর আপনারা পাচ্ছেন প্রতিনিয়ত বার্নিং কিন্তু কম হোক বেশি হোক হচ্ছে ছোট ছোট বার্নিং হচ্ছে এই বার্নিংটা কোনো ইফেক্ট ফেলবে নাকি ফেলবেন না সেটা আমি বলছি খুব ছোট বার্নিং অনেকে বলবেন যে ভাই এই বার্নিংয়ে কিছু হবে না বড় বার্নিংয়ের দরকার আছে কিন্তু বার্নিং হচ্ছে এটা নোট করুন আমি বলছি কেন এই বার্নিংটাও ইফেক্টিভ হবে এরপরে হচ্ছে খুব ভালো ভালো নিউজ কিন্তু মার্কেটে আপনারা যদি ক্রিপ্টো নিউজ ঘাটাঘাটি করেন লোনা ক্লাসিক সম্পর্কে লোনা সম্পর্কে নিউজ ঘাটাঘাটি করেন খুব ভালো ভালো নিউজও কিন্তু মার্কেটে আসছে এইবার কথা হচ্ছে যে এই যে বার্নিং এই বার্নিং ছোটো ছোটো বার্নিং ইফেক্টিভ হবে তার কারণ হচ্ছে কোনো একটা কয়েন বা টোকেনের দাম বৃদ্ধি করার জন্য শুধু বার্নিংই কিন্তু একমাত্র পথ নয় বার্নিং হলো সামান্য পরিমাণ থাকলো সে সামান্য পরিমাণও কেউ কিনলো না তাহলে কোনো বা কোনো অবস্থাতেই কিন্তু এই টোকেনটা বা এই কয়েন প্রাইস কোনোভাবেই আপ হবে না যে কোনো কয়েন বা টোকেনের প্রাইস আপ হওয়ার জন্যে সেখানে ইনভেস্ট আসা জরুরি মানুষের সেটা পছন্দ হওয়া জরুরি এবং মানুষের কাছে ভালো লাগা জরুরি তাদের প্রসেসটা তাদের কমিউনিটি সব কি লোনার যে বার্নিং বড় বার্নিং হচ্ছে না ছোট ছোট বার্নিং হচ্ছে এই খবরটা কিন্তু মার্কেটে বেশ ভালো একটা হাইপ তৈরি করছে আশা কট করছে সবাই যারা ইনভেস্টর আছে যে লোনার হয়তো ভবিষ্যতে বড় বার্নিং আসলেও আসতে পারে কারণ আপনারা জানেন কিছুদিন আগে বাইন্যান্সের সিইও তিনি যখন তার একটা এএমএ করেছিলেন ইউটিউবে আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন তার মধ্যেও কিন্তু সে এই ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট বার্নিংয়ের সাবজেক্টটা কিন্তু নিয়ে এসেছে তাহলে এখন চিন্তা করে দেখুন এইগুলো যখন ইনভেস্টারদের মধ্যে হাইপ তৈরি করবে এবং যখন ইনভেস্ট এখানে হতে থাকবে তখন কিন্তু এই যে যে কয়েনটা একেবারে নিচে তলানিতে এসে দাঁড়িয়েছে সেই কয়েনটারও আফ হতে সময় কিন্তু লাগবে না আফ হতে পারে তবে লুনা ক্লাসিকের প্রাইস একটা ভালো পর্যায়ে যাওয়ার জন্য ক্রিপ্টো মার্কেট স্টাবেল হওয়ার প্রয়োজন রয়েছে বিটকয়েন স্টাবেল হওয়ার প্রয়োজন রয়েছে এখন আপনারা যে ফ্রিজ অবস্থা দেখতে পাচ্ছেন এই অবস্থাটা জুনের শেষ থেকে শুরু হয়েছে আমার মনে হয় যে আগস্ট মাসেও এই ফ্রিজ অবস্থাটা থাকবে হয়তো সামান্য পাম্প ডাম্প হতে পারে তারপরে যদি ক্রিপ্টো মার্কেট স্টাবেল হয় খুব ভালো পর্যায়ে যায় ক্রিপ্টো মার্কেট বিটকয়েন যদি তার আগের প্রাইসে ফিরে যেতে পারে তাহলে আমরা আশা করতে পারি লোনা ক্লাসিকও মোটামুটি ভালো একটা পাম্প কিন্তু দিতে পারে এখান থেকে যে প্রাইসে আছে এখন এখান থেকে ভালো একটা পাম্প দিতে পারে বর্তমানে লোনা ক্লাসিকের প্রাইস আমরা কিছুক্ষণের মধ্যে দেখলাম কিছুটা ডাউন হয়েছে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমাদের জিরো পয়েন্ট ট্রিপল জিরো অনে একটা স্ট্রং সাপোর্ট আছে এই সাপোর্টটাকে হয়তো ব্রেক করতে পারবে না ব্রেক করে নিচে যাবে না তারপরে যদি ব্রেক করে যায় তার নিচে খুব কাছাকাছি দুইটা সাপোর্ট আছে একটা হচ্ছে zero point four time zero nine two আর একটা হচ্ছে zero point four time zero seven on এই দুইটা সাপোর্টের মধ্যেই হয়তো থাকবে এবং সেখান থেকে মার্কেট যখন আবার সম্পূর্ণ স্টেবল হয়ে যাবে বা পাম্প করা শুরু করবে গতিতে যখন পাম্প করবে তখন কিন্তু তার পিছনে পিছনে একটু স্লো হলেও লোনা ক্লাসিকও আগাবে এবং এটা কোনো একটা সময় এক ডলারে গিয়েও পৌঁছাতে পারে আপনার মতামত কি আমার এই ভিডিও দেখার পরে কোনো কিছু পরিবর্তন হলো নাকি হলো না অথবা আপনি যদি আমাদেরকে কিছু জানাতে চান গঠনমূলক নেগেটিভ অথবা পজিটিভ কমেন্ট আপনি নিশ্চিন্ত করতে পারেন আপনাদের সব রকম কমেন্ট যদি গঠনমূলক হয় সব রকম কমেন্ট আমরা সাদরে গ্রহণ করব আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন